সামনের মাসে শুরু হবে এসএসসি এক্সাম টেনশনে টেনশনে পাইতাছি না রে আরাম আরে সিলেবাস শেষ করি নাই বিদায় পৃথিবী বইটা খুলে দেখি পড়া বাকি রে সবই আরে সামনের মাসে শুরু হবে এসএসসি এক্সাম আরে টেনশনে টেনশনে পাইতাছি না রে আরাম আরে সিলেবাস শেষ করি নাই বিদায় পৃথিবী আরে বইটা খুলে দেখি পড়া বাকি রে সবই আমার পরীক্ষার খাতায় আমি যাতা লিখবো হায় যাতা লিখবো যদি আমায় কেউই না দেখায় তুই ভালো লেখস বন্ধু আমায় একটু দেখাস রোজ আমি সারা বছর মাইরা গেছি ডিএসএলআর পোজ আমার পরীক্ষার খাতায় আমি যাতা লিখবো হায় আর যাতা লিখবো যদি আমায় কেউই না দেখায় তুই ভালো লেখস বন্ধু আমায় একটু দেখাস রোজ আমি সারা বছর মাইরা গেছি ডিএসএলারে পোস আরে হোয়াট ইস দিসের মানে কি সারে পড়ায়া গেল আর যা পড়াইল সবই মাথার উপরে দিয়া গেল এই সন্ধ্যা বেলায় ফোন আমার কাছে আরে লুকায় লুকায় চেক দিতাসি লাইকটাকে মারতাসি আরে হোয়াট দিসের মানে কি সার পড়াইয়া গেল আরে যা পড়াইছে সবই মাথার উপরে দিয়া গেল এই সন্ধ্যা আরে কাছে আরে লুকায় লুকায় চেকে দিতাছি লাইফটাকে মানতাসি আমার পরীক্ষার খাতায় আমি যাতা লিখবো হায় যাতা লিখবো যদি আমায় কেউই না দেখায় তুই ভালো লেখস বন্ধু আমায় একটু দেখাসে রোজ আমি সারা বছর মাইরা গেছি ডিএসএলআরে পোজ আমার পরীক্ষার খাতায় আমি যাতা লিখবো হায় আর যাতা তা লিখবো যদি আমায় কেউই না দেখায় তুই ভালো লেখস বন্ধু আমায় একটু দেখাস রোজ আমি সারা বছর মাইরা গেছি ডিএসএলআরে পোজ আমি সারা বছর মাইরা গেছি ডিএসএলআরে পোজ